আমি তোমাদেরকে বানিয়েছি অর্থাৎ উম্মতে মোহাম্মদীর ব্যাপারে বলেন অসাতাও উম্মতে অসৎ অর্থাৎ তোমরা বাড়াবাড়ি পন্থীও না ছাড়াছাড়ি পন্থীও না অর্থাৎ তোমাদেরকে মধ্যম পন্থী উম্মত হিসাবে আমি বানাইছি কোন সোহাদা আলার নাস যেন তোমরা পূর্ববর্তী যত উম্মত দুনিয়া থেকে চলে গেছে সমস্ত উম্মতের উপরে তোমরা যেন সাক্ষী হতে পারো এবং রসুল আলী রসুল শাহিদা এবং তোমাদের নবীকে তোমাদের উপরে সাক্ষী হিসাবে আমি কিয়ামতের ময়দানে উপস্থিত করব অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন কুমকুম খয়রা উম্মা পুখরি জাতিলিন নাস মরুন আবিল মারুফ ইয়াতানাহুন আবিল মুনকার অর্থাৎ তোমরাই শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে মানব কল্যাণের জন্য বের করা হয়েছে তোমরা শুধু ব্যক্তি কেন্দ্রিক না তোমরা সামগ্রিক পুরা জাতির জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তালা বলেন তোমাদের কাজ কি তোমাদেরকে যে শ্রেষ্ঠত্ব দান করলাম এটার মূল কারণ কি কোন কাজের ভিত্তিতে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম আল্লাহ তালা বলেন মরুন আবিল মারুফ আনিল মুনকার কারণ তোমরা সৎ কাজের আদেশ করবা অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা মিনুন আবিল্লাহ এবং আল্লাহর উপরে তোমরা ইমান আনবে তো মেহমান এই দুই আয়াত তেলাওতের পর নবী আলি ইসলামের অসংখ্য হাদিসের মধ্যে থেকে হাদিস তেলাওত করছেন নবী আলি ইসলাম বলেন কম আফিয়া জিবরিল দেখুন সে কালিমা জিব্রাইল আলহি সালাম দুনিয়াতে আসার পরে আমাকে পাঁচটি কালেমা শিক্ষা দিছে তার মধ্যে একটা হচ্ছে পাঁচটি কথা বলছেন জিব্রাইল আলহি সালাম যে তুমি দুনিয়াতে ইসমা শিক্ষা ফা ইন্নাকা মুফারিদ হে মোহাম্মদ তুমি দুনিয়াতে জীবন যাপন করো যেভাবে মন চায় করো কিন্তু তুমি এটা জেনে রাখো তুমি দুনিয়াতে থাকতে পারবে না তোমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে ওয়াহবিব মান শিক্ষা ফা ইন্নাকা মুফারিদ ফা ইন্নাকা মাইয়াত প্রথমটার মধ্যে মাইয়াত তোমাকে মৃত্যুবরণ করতে হবে দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন তোমার যার সাথে মন চায় তুমি তার সাথে ভালোবাসা করো তার সাথে তুমি দিল লাগাও তার সাথে সম্পর্ক করো কিন্তু এটা জেনে রাখো আজ হোক কাল হোক তোমাকে তার থেকে পৃথক হতেই হবে দ্বিতীয় নাম্বার জিব্রাইল আলাইসালাম নবী আলাইসালামকে হুকুম করেন আমাল মা শিক্তা তুমি আমল করো যতটুকু তোমার সাধ্য আছে ফাইনাহু মাজিসিউন বিহি কারণ যতটুকু আমল তুমি দুনিয়ার মধ্যে করবা কেয়ামতের ময়দানে ততটুকু পরিমাণই তোমাকে এর বদলা দেওয়া হবে আর চতুর্থ নাম্বার যে কথাটা শিক্ষা দেয় যে ফাইন্না শারাফাল মুমিন কিয়ামুল লাইল মুমিনের ইজ্জত সম্মান দুনিয়ার মধ্যে আখেরাতের মধ্যে কিসের মাধ্যমে বাড়বে বলে কিয়ামুল লাইল রাত্রিকালীন নামাজের মাধ্যমে বাড়বে এবং মুমিনের ইজ্জত সবচেয়ে বড় ইজ্জত হচ্ছে আল ইস্তেগনা আনিন নাস মানুষ থেকে বেনিয়াস থাকা অর্থাৎ মানুষের দিকে মুখাফেকি না হওয়া অমুখাফেকি হওয়া এটার মধ্যেই মানুষের জন্য সর্বোচ্চ সম্মান দুনিয়ার মধ্যে আল্লাহ তালা রাখছে على قدر شرف الهدف تكون سرعة الانطلاق على قدر شرف الهدف تكون سرعة الانطلاق في أمور الدنيا الله سبحانه وتعالى يقول فامشوا في مناكبها وكلوا من رزقه ما قال كلوا من زراعتكم من تجارتكم من صناعتكم كلوا من رزقه وفي السماء رزقكم وما توعدون فورب السماء والأرض إنه لحق مثلما أنكم تنطقون هذا الباب الله يبين فامشوا فامشوا في مناكبها في أمور الرحمة والمغفرة إلى الله وسارعوا في أمور الصلاة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذروا البيع أمر هذا أمر ذروا البيع الآن ذروا البيع فاسعوا سارعوا إلى مغفرة من ربكم سابقوا إلى مغفرة من ربكم وفي الخيرات فاستبقوا الخيرات لكن لذات الله تعالى والرجوع إلى الله تعالى واللجوء إلى ركنه الحصين ففروا إلى الله هذا هو المنزلة فروا إلى الله মেহমান বলতেছিলেন যে আসলে দুনিয়ার মধ্যে আমরা একটা চিরাচরিত নিয়ম দেখি যে মানুষের গন্তব্য বা উদ্দেশ্য যত মহৎ হয় তার দিকে তার চলার গতিটাও তত বেশি হয় যেমন আমার সামনে যদি একশো টাকার নোট দেওয়া হয় এবং বলা হয় যে এটাকে তুমি নাও এটার জন্য যে পরিশ্রম আমি করব যেভাবে আগ্রহী আমি হব সেখানে যদি একশত টাকার কাছে যদি এক লক্ষ টাকা রাখা হয় এটার চাইতে কিন্তু আমার আগ্রহ বেশি থাকবে ওটার প্রতি দেখা যাবে চেষ্টা প্রচেষ্টাও আমার বেশি থাকবে তো মেহমান বলতেছিলেন যে মাকসাদ বা উদ্দেশ্য যত বড় হয় তার দিকে চলার গতিও মানুষের তত বেশি হয় কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা যখন আমাদেরকে দুনিয়া উপার্জনের কথা বলেন তখন আল্লাহ তালা বলেন ফামসুফি মানাকিবিহা ওয়াকুলুমির রিস্তি যে তোমরা দুনিয়া মানাকিব বলা হয় হচ্ছে কাতকে বলা হয় মানাকিব তো মেহমান বলতেছিলেন যে কোরআনের মধ্যে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে বিচরণ করতে নিষেধ করছে বলেন ফামসুফি মানাকিবিহা যতটুক পারো দুনিয়া থেকে দূরে দূরে অর্থাৎ দুনিয়াকে ভালোবেসে দুনিয়ার সাথে চলো না বরং দুনিয়ার পাশ দিয়ে তুমি চলার চেষ্টা করো এবং আমরা তো দুনিয়ার মধ্যে দেখা যায় যে অনেকেই কৃষিকাজ করি অনেকে চাকরি করি বিভিন্ন ধরনের কাজে আমরা লিপ্ত তাহলে হয়তো আমাদের রিজিক ওখান থেকে আসে আমরা ধারণা করতে পারি আল্লাহ তালা ঘোষণা করেন অকুলু মির রিস্কি আমার দেয়া রিজিক তুমি ভক্ষণ করো তোমার কাজের দ্বারা কোনো রিজিক তোমার আসে না আল্লাহ তালা যে আমাদেরকে রিজিক দান করেন এটা আল্লাহ তালা অন্য আয়াতের মধ্যে বলেন অফিস আসমানে তোমাদের রিজিকের ফয়সালা ওমা তু আদুন ওটার ব্যাপারে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অর্থাৎ আসমানওয়ালার কাছে যতটুকু চাইবা আসমানওয়ালা ততটুকুই তোমাকে আসমান থেকে রিজিক দান করবে তোমার কাজের দ্বারা কোনো কিছুই হবে না তুমি মহান বলতেছিলেন যখন দুনিয়াকে হাদাব বানাইছে আল্লাহ তালা দুনিয়াকে যখন উদ্দেশ্য বানাইছে তখন চলার কথা আল্লাহ তালা বলতেছেন ফাংশু অর্থাৎ ধীর গতিতে তুমি চলো এবং চলার কর্মপন্থা কি হবে তুমি সাইড পাশ কেটে চলো এর বিপরীতে যখন আল্লাহ তালা নামাজের দিকে আহ্বান করছে মানুষকে আল্লাহ তালা বলেন ফাইদা إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ তোমরা নামাজের দিকে দৌড়াইতে থাকো যখন উদ্দেশ্য আল্লাহ তারা নামাজ বলছেন তখন কি আরো একটু জোরে আমাদেরকে ওদিকে অগ্রসর হওয়ার জন্য তাড়াতাড়ি অগ্রসর হওয়ার জন্য আল্লাহ তালা বলেন এর বিপরীতে যখন আল্লাহ তালার মাগফেরাত আল্লাহ তালা রহমত আমাদের দিকে আমাদেরকে যাওয়ার জন্য আল্লাহ তালা বলেন তখন আল্লাহ তালা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমরা তোমাদের রবের মাগফিরাত তোমাদের রবের দয়া অনুগ্রহের দিকে দ্রুত গতিতে দৌড়াইতে থাকো ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বুঝাইতেছেন যে এটার দিকে আরো দ্রুত গতিতে তোমরা দৌড়াও আর এর বিপরীতে যখন আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে আল্লাহর দিকে অগ্রসর হওয়ার কথা বলছেন আল্লাহ যেরকম দামি আল্লাহ যেরকম বড় আল্লাহ তালা ওই জায়গায় বলতেছেন ফাফির রু ইলাল্লাহ তোমাদের সর্বস্ব দিয়ে তোমাদের যতটুকু শক্তি আছে সব দিয়ে তোমার সাহায্য যতটুকু আছে সেটা দিয়ে তুমি প্রচেষ্টা করতে থাকো আল্লাহকে পাওয়ার জন্য ও মেহমান বলতেছিলেন যে উদ্দেশ্য যত বড় হবে তার দিকে আমার চলার গতিটাও সাধারণ দুনিয়ার নিয়ম যেরকম আমি ওইদিকে দ্রুত ধাবিত হই ওইদিকে আমার সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করি অনুরূপভাবে আল্লাহ তালার দিকেও আমাকে সর্বস্ব দিয়ে চেষ্টা করা উচিত যেন আমি আল্লাহ তালাকে পাইতে পারি هكذا يقول القرآن كم يرغب ربنا سبحانه وتعالى في الآخرة ويزهد الناس في الدنيا من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى ويقول النبي صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء ما لي وللدنيا ما أنا في الدنيا إلا كراكب استظل في شجرة ثم تركها وانصرف كن في الدنيا كأنك غريب أو عابر سبيل هكذا يقول القرآن والسنة في الدنيا والآخرة তুমি হমান কোরআন সুন্নার আলোকে দুনিয়া এবং আখেরাতের বাস্তবতাকে ফুটিয়ে তুলছেন আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে জায়গায় জায়গায় দুনিয়ার অবস্থা এবং আখেরাতের অবস্থা আল্লাহ তালা বর্ণনা করতেছেন একায়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ইউরিদ দুনিয়া হুম যেই ব্যক্তি নাকি দুনিয়ার চাকচিক্য দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার জীবনের সফলতা চাবে আমি আল্লাহ তালা যতটুকু তাকে চাই ততটুকু আমি দিব দুনিয়াতে কিন্তু আখেরাতের মধ্যে তার জন্য কিছুই থাকবে না অন্য এক আল্লাহ তালা বলেন মাঙ্কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু থুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাদমুমান মাদহুরা আল্লাহ তালা বলেন যে যে ব্যক্তি নগদ চায় অর্থাৎ দুনিয়াতেই সব কিছু চায় তাকে আমি আল্লাহ কতটুকু দেই আমি আল্লাহ যতটুকু চাই ততটুকু দেই কাকে দেই যার জন্য চাই লিমান নাশারু যার জন্য চাই যতটুকু চাই ততটুকু দেই সে যতটুকু চায় মন চাইলে তাকে আমি পুরাপুরি দেই না আল্লাহ তালা বলতেছেন তবে তার অবস্থা কি হবে কিয়ামতের ময়দানে তাকে লাঞ্ছিত বঞ্চিত করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে কারণ সে দুনিয়ার পিছনে ঘুরছে আর অমান কানা ইউরিদ হারসাল আখিরাতি নাসিদ লাহু ফি হারসি আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যেই ব্যক্তি আখিরাতকে চায় আখিরাতকে তার লক্ষ্যবস্তু বানায় নাসিদ লাহু ফি হারসি আমি তার ইনকামের মধ্যে আমি তার আমলের মধ্যে বরকত দান করি যতটুকু আমল করে তার চাইতেও বেশি বদলা আমি আল্লাহ আখিরাতের মধ্যে তাকে দান করব অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মান কানা ইউরিদ হারসাল দুনিয়া নুতিহি মিনহা ওমান কানা ইউরিদ হাসিলা হারসাল আখিরাতি নাসিদ লাহু মিন যে ব্যক্তি দুনিয়ার শস্য চায় তাকে সামান্য পরিমাণ আমি দান করি তো কোরআন কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তালা দুনিয়াকে একেবারে সংকীর্ণ একদম ছোট হিসেবে আল্লাহ তালা উল্লেখ করছেন আল্লাহ তালা বলেন যে বান্দা তোমরা দুনিয়া পাওয়ার পরে আমাকে ভুলে গেছো বাল তুমি ফিরুনাল হায়াতের দুনিয়া তোমরা এই দুনিয়াকেই দুনিয়ার জীবনকেই তোমরা প্রাধান্য দিয়ে দিলে আমি আল্লাহর উপরে কিন্তু জেনে রাখো দুনিয়া একদিন শেষ হয়ে যাবে তোমার মৃত্যুর কারণে অথবা কেয়ামতের কারণে আখেরাত হচ্ছে চিরস্থায়ী এবং ওটাই তোমার জন্য উপকারী ওটাই তোমার জন্য লাভবানের জায়গা লাভ লাভবান হওয়ার জায়গা দুনিয়ার সময় আজ হোক কাল হোক শেষ হয়ে যাবে মেহমান বলতেছিলেন যে হাদিসের মধ্যে নবী আলি দুনিয়ার উদাহরণ কিরকম নবী আলি বলেন যে আমি এবং এই দুনিয়াতে আমার বসবাসের অবস্থা এরকম কারাকিবিন ইস্তাদাল্লাহ আলা তাহতা সাজারা যেমন নাকি একজন পথিক পথ চলতে চলতে চলতে চলতে একসময় ক্লান্ত হয়ে যায় স্বল্প সময় সে গাছের নিচে একটু বিশ্রাম করে যেন আবার একটু নাশাত আসার পরে তার মধ্যে প্রফুল্লতা আসার পরে যেন সে আবার গন্তব্যের দিকে চলতে চলতে পারে আমি দুনিয়াতে এরকমই বসবাস করি যে স্বল্প সময় আমি দুনিয়াতে আসি অল্প সময় পরে আমি দুনিয়া থেকে চলে যাব অন্য এক হাদিসের মধ্যে নবী আলি সাল্লাম বলেন আর দুনিয়া মালাউনা মালাউনুন মাফিহা দুনিয়া সৃষ্টির শুরু লগ্ন থেকে অভিশপ্ত দুনিয়া আল্লাহ তালা কখনো দুনিয়ার দিকে মহাব্বতের নজরে তাকান নাই আর তোমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছো অন্য এক হাদিসের মধ্যে নবী আলাই সাল্লাম বলেন পুরা দুনিয়া লাউকানাতি দুনিয়া যদি পুরা দুনিয়াটা পুরা সমগ্র দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু যদি আল্লাহ কাছে একটা মশার ডানা পরিমাণ দাম দাম থাকতো আল্লাহ তালার কাছে লামা সাকল কাফির সুরবাতাম মিনাল মা কোনো কাফেরকে আল্লাহ তালা এক ঢোক পানিও দুনিয়াতে পান করাইতেন না মেহমান বুঝাইতে চাইতেছে এত নগণ্য দুনিয়ার জন্য যদি আমরা আমাদের পুরো জীবন এই দামি জীবনটাকে ব্যয় করে দেই তাহলে আমাদের চাইতে হতবাগা আর কেউ নাই আমাদের তো মূলত মূল জীবন যেটা প্রকৃত জীবন যেটা সেটা সেটা তো আমাদের মরণের পর থেকে শুরু হবে সেটার জন্য কোনো প্রস্তুতি নাই শুধু দুনিয়ার জন্যই আমরা শেষ করে দিলাম সব কিছু এটা এই ব্যক্তির চাইতে বোকা ব্যক্তি আর দুনিয়াতে কেউ হবে না المخلوقات على ثلاث مراتب كل الخلق على ثلاث مراتب الملائكة عقل تام بلا شهوة لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون يقاس العقل بطاعة الله يقاس العقل بطاعة الله فالقردة والخنازير أعقل عند الله ممن عصاه كل الخلق أطاعوا ربهم إلا أغبياء الإنس والجن والإنسان مركب من العقل والشهوة والحيوان شهوة بلا عقل فجاء الإنسان في المنتصف فلو تحكم عقل الإنسان في شهوته ارتقى على الملائكة أولئك هم خير البرية وإذا تحكمت شهوة الإنسان في عقله نزل إلى الدرك الأسفل من الحيوان ولقد ضرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها لهم أعين لا يبصرون بها لهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون شر البرية فجاء الإنسان مركب من العقل والشهوة ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى তো মেহমান বলতেছিলেন যে আসলে আল্লাহ তাআলা যত সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টি করছে অর্থাৎ যাদের মধ্যে চলাফেরার জীব যত আছে তার মধ্যে তিন প্রকারে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন একটা হচ্ছে মালাইকা অর্থাৎ ফেরেশতা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নূর দ্বারা সৃষ্টি করছেন তাদের অবস্থা কি তাদেরকে আল্লাহ তালা শুধু বিবেক দান করছে তারা শুধু বিবেকই আছে তাদের মধ্যে জৈবিক কোনো চাহিদা নাই শাহওয়াত বলতে কোনো কিছু তাদের মধ্যে নাই তাদের কাজ কি আল্লাহ তালা যেমন হুকুম করছে তেমনই তারা আমল করে আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে তাদের ব্যাপারে ঘোষণা করছেন লায়াসুন আল্লাহ আলু নামা ফেরেশতারা কখনোই আল্লাহ দেয়া কোনো বিধানকে অস্বীকার করে না আলু নামা যে ব্যাপারে তাকে আদিষ্ট করা হয়েছে হুকুম করা হয়েছে সেটাকে সে শতভাগ পালন করে আরেকটা আছে এক জাতি আছে যাদের মধ্যে শুধুমাত্র শাহওয়াত আর শাহওয়াত যাদের মধ্যে কোনো বিবেক বলতে কোনো কিছু নাই জ্ঞান বলতে আকল বলতে কোনো কিছু নাই সেটা হচ্ছে পশু পশু জগৎ পশু যেগুলো আছে হাইওয়ানাত তার মধ্যে দেখবেন কে মা কে বোন এইটা এটা দেখার সময় তার কাছে নাই তার শাহওয়াত চাহিদা আসছে সে চাহিদা পূরণ করতেছে যখন খাবারের চাহিদা আসছে মালিকের ঘাস নাকি অন্যের ঘাস এটা দেখার সময় নাই তাকে খাইতে হবে তার শাহওয়াত পূরণ করতে হবে কারণ তার মধ্যে আল্লাহ তালা আকল দান করেন নাই আর তৃতীয় নাম্বার হচ্ছে মানব জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করছেন মানব জাতিকে আল্লাহ তালা মোরাক্কাবু মিনাল আকলি অসাহাত শাহওয়াত শাহওয়াত এবং আকল এই দুইটার সমন্বয় আল্লাহ তালা সৃষ্টি করছেন মানুষের মধ্যে যেরকম জৈবিক চাহিদা আছে শাহওয়াত আছে অনুরূপভাবে আল্লাহ তালা মানুষকে বিবেক নামের একটা মহা মূল্যবান নিয়ামত আল্লাহ তালা দান করছেন এখন এই মানুষ যদি তার বিবেকটা যদি তার শাহওয়াত বা জৈবিক চাহিদার উপরে প্রাধান্য লাভ করে অর্থাৎ বিবেক যেরকম কাজ করার উচিত ছিল সেরকম কাজ যদি এই ব্যক্তি করে যেরকম ফেরেস্তারা করছেন ফেরেস্তাদের শুধু বিবেক ছিল তারা আল্লাহর শুধু এবাদতি করে কারণ আল্লাহ তালাকে চিনতে পারছে তারা তাহলে এই মানুষগুলো আল্লাহ তালার ঘোষণা অনুযায়ী উলা ইকাহুম খৈরুল বারিয়া আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে এটা আল্লাহর কাছে পরিগণিত হবে অর্থাৎ ফেরেস্তাদের চাইতেও এদের মান আল্লাহর কাছে বেশি হবে আর এর বিপরীতে যদি আমি মানুষ আকল বিবেক দেওয়ার পরেও যদি আমার বিবেকের উপরে আমার সাহবাত আমার প্রবৃত্তি এটা যদি প্রাধান্য পায় কোরআনে করিমের মধ্যে আল্লাহ তালা এই মানুষগুলোকে শুকুর কুকুরের চাইতেও নিকৃষ্ট বলছেন আল্লাহ তালা বলেন ওয়ালাকদ জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইংস আমি জাহান্নামের জন্য প্রস্তুত করছি অসংখ্য অগণিত মানুষ এবং জিন জাতিকে তাদের কেন তাদেরকে আমি জাহান্নামের জন্য নির্বাচিত করছি আল্লাহ তালা বলেন লাহুম কুলুবুল্লাহ বিহা তাদেরকে অন্তর দান করছিলাম কিন্তু তারা এই অন্তর দ্বারা কখনো চিন্তা করে নাই ওয়ালাহুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা তাদেরকে আমি চক্ষু দান করছিলাম যেটা দ্বারা তারা আমার নিয়ামত দেখার কথা ছিল কিন্তু তারা দেখে নাই দেখলেও না দেখার ভান করছে ওয়ালাহুম আদানুল্লাহ ইয়াসমাউনা বিহা তাদেরকে কান দান করছিলাম কিন্তু তারা কান দ্বারা শোনে নাই তারা দেখা গেছে যে যা মন চেয়েছে সেটাই গরু ছাগলের যেরকম মন চায় যা মন চায় শুনতে সেটাই শোনে এই মানুষগুলো কান থাকার পরেও কানকে আল্লাহ নিয়ামত না ভেবে নিজের যা মন চাইছে সেটাই শুনছে আল্লাহ তালা বলেন উলা ইকা কালা নাম এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো আল্লাহ বলেন না চতুষ্পদ জন্তুর মতো নয় কারণ চতুষ্পদ জন্তুর মধ্যে তো আকল বা বিবেক নাই এগুলোকে তো আমি বিবেক দান করছিলাম বাল্যহুম আদল শুকুর কুকুরের চাইতেও নিকৃষ্ট এই লোকগুলো তো আল্লাহ তালা উন্নয়তের মধ্যে বলেন উলা ইকাহুম শারুল বারিয়া সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হচ্ছে এই মানুষ যায় নাকি যে নাকি আল্লাহ তালার অবাধ্যতা করে তো মেহমান বলতেছিলেন আমি যদি আল্লাহর ইবাদত করি তাহলে আমার অবস্থা কি হবে মেহমান বলতেছিলেন যে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন যে যে আম্মা খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি যে নাকি তার প্রতিপালককে যে মানুষটা নাকি তার প্রতিপালককে যেরকম ভয় করা উচিত এরকম ভয় করে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া কাহে সাথে নাফসানিকে নিজের জৈবিক চাহিদাকে আল্লাহ যে সমস্ত জায়গা থেকে বিরত রাখার জন্য বলছে সে সমস্ত জায়গা থেকে বিরত রাখে এই সমস্ত ব্যক্তিদের দ্বিতীয় কদম কোন জায়গায় পড়বে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ তাআলা ঘোষণা করেন তার ঠিকানা হবে জান্নাতুল মাওয়ার মধ্যে هكذا إذا تعقل العبد أن الله يراه